স্বাগতম সবাইকে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ আছে তো এই সময়ে ছাত্রছাত্রীদের যেন তারা পিছিয়ে না পড়ে সেই জন্য অনেক শিক্ষক চেষ্টা করছেন তাদেরকে দূরশিক্ষণের মাধ্যমে পড়াতে আমার এই ভিডিও সেই উদ্যোগেরই আরেকটা আরেকটা উদ্যোগ তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মনির হাসান ভাইকে তিনি একটা উদ্যোগ গ্রহণ করেছেন ফেসবুকে মনির হাসানের সঙ্গে গণিত চর্চা তো সেই উদ্যোগেরই একটা অংশ হিসাবে এই ভিডিওটা আমি বানাচ্ছি এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর গণিত নিয়ে কথা বলবো তো আমি চেষ্টা করব যে এই বিষয়গুলোকে মানে নবম দশম শ্রেণীর এই গণিত ব্যাপারটাকে মূলত চারটা ভাগে ভাগ করতে চারটা ভাগে বলতে প্রত্যেকটা অধ্যায়কে আমি চারটা ভাগে ভাগ করে বোঝাতে চাই দ্বিতীয় ভাগটা আগে বলি দ্বিতীয় ভাগটা হচ্ছে যে মূল জিনিসটা কি আসলে এটা কি বোঝায় এটাকে আমি ফিল করতে পারি অনুভব করতে পারি যে এটা কী বোঝায় সেটা প্রথমে দেখাবো এরপরে হচ্ছে কি করে অঙ্ক করতে হয় আমরা জানি যে যতই জিনিসটা ভালো করে বুঝি যতক্ষণ আমরা অঙ্ক নিজে নিজে করছি ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা আসলে নিজের মনের ভেতর থেকেও পরিষ্কার হয় না আর পরীক্ষায়ও নম্বর পাওয়া যায় না পরীক্ষার নম্বর পাওয়াটাও এখানে অনেক অনেকটা জরুরি আমি বলছি তো যাই হোক এছাড়া আরও দুটো জিনিস আমি বলতে চাই যেগুলো পরীক্ষা নম্বর পাওয়ার সঙ্গে সম্পৃক্ত নয় সেটা বরং নিজের আনন্দের জন্য বা এই জিনিসটাকে নিজের ভেতরে গেঁথে নেওয়ার জন্য প্রথম জিনিসটা হচ্ছে যে এই যে ধারণাগুলো এগুলো মানুষের মাথায় কি করে এলো ছোট্ট একটু ইতিহাস মানে একটু ছোট্ট গল্প আমি এটাকে নাম দিচ্ছি একটুখানি গল্প পর্ব সেই একটুখানি গল্প তারপরে মূল ধারণাটা কি তারপরে অঙ্ক কিভাবে করি আর সবার শেষে এই জিনিসটা কোথায় কাজে লাগে আমাদের বাস্তব জীবনে আমি যদি প্রয়োগটা না জানি তাহলে যেটা হয় যে এই কাজগুলোকে একসময় অর্থহীন মনে হতে থাকে যে আমি একটা জিনিস শিখলাম কিন্তু সেটা কোথায় কাজে লাগে সেটা আমি কিছু জানি না তাহলে ব্যাপারটা জানি কেমন লাগে তো শুরু করা যাক আমাদের আজকের প্রথম যেই পাঠ সেটা হচ্ছে সেট তত্ত্ব নিয়ে আমাদের অধ্যায় দুই নবম দশম শ্রেণীর অধ্যায় দুই হচ্ছে সেট ও ফাংশন তার শুরুর যে অংশটুকু সেটা নিয়ে আজকে কথা বলবো সেট তত্ত্ব নবম দশম শ্রেণী পাঠ এক তো আমি আমার পেছনে যেই মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন জর্জ ক্যান্টর যার হাতে শুরু হয়েছিল সেট থিওরি সেট থিওরির জনক বলা হয় জর্জ ক্যান্টরকে তো এই মানুষটার জীবন নিয়ে একটু বলা যেরকম আঠারোশো সালের কথা এই সময় তিনি বিয়ে করেন বিয়ে করে তিনি হানিমুনে গেলেন একটা খুব সুন্দর জায়গায় এই যে আমার পেছনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে এই জায়গাটার নাম হচ্ছে ইন্টারলেকেন এটা সুইজারল্যান্ডের একটা জায়গা তো সেখানে এটা অপরূপ সুন্দর একটা জায়গা সেখানে গিয়ে তিনি একটা বড় সময় কাটালেন গণিতের পেছনে তিনি এই সময়টা যোগাযোগ করলেন রিচার্ড ডেরেকিন্ট নামে আরেকজন গণিতবিদের সঙ্গে তিনিও একজন নামকরা গণিতবিদ তার সঙ্গে যে আলোচনা হলো সে আলোচনার মধ্য দিয়েই আসলে সেট থিওরি ধীরে ধীরে বিকশিত হতে থাকলো তো এই বছরের শেষের দিকেই একটা পেপার একটা গবেষণাপত্র তিনি প্রকাশ করলেন এই হচ্ছে সেই গবেষণাপত্র যেই গবেষণাপত্র ছিল জার্মান ভাষায় তিনি একজন জার্মান গণিতবিদ এই যে গবেষণাপত্রটা এই গবেষণাপত্র দিয়েই সেট থিওরির জন্ম হলো আসলে তো এখানে একটা ছোট্ট শব্দ আমি একটু সবাইকে খেয়াল করতে বলবো একদম সবার শেষে একটা শব্দ আছে জেড এ এইচ এলিএন দিয়ে এটা একটা জার্মান শব্দ জালেন এটার অর্থ হচ্ছে নাম্বারস আচ্ছা এটা কেন বললাম কারণ হচ্ছে একটু পরে আমরা দেখব যে সমস্ত পূর্ণ সংখ্যার সেটকে জেড দিয়ে প্রকাশ করা হয় এটা হচ্ছে তার কারণ এই যে জালেন শব্দটার প্রথম অক্ষর জেড সেটার কারণেই পূর্ণ সংখ্যাগুলোকে জেড দিয়ে প্রকাশ করা হয় তো যাই হোক এটা যদি আমরা ইংরেজি করি যে আসলে এই এই যে টাইটেলটা ছিল তার ইংরেজিটা ছিল on a property of the collection of all real algebraic numbers এটা ছিল সেই প্রথম গবেষণা প্রবন্ধ যেটা দিয়ে সেট থিওরির জন্ম হলো আরেকটা খুব গুরুত্বপূর্ণ সেট থিওরির উপরে প্রবন্ধ তিনি লিখলেন এটাও জর্জ ক্যান্টরের লেখা আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এইটাতে আমি একদম নিচের যে লাইনটা সেটার দিকে সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করছি খেয়াল করে দেখুন ওখানে লেখা আছে এম ইকুয়াল টু একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এম দেওয়া এখানে তিনি প্রথমবারের মতো এই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলেন যেটা আমরা এখন পর্যন্ত ব্যবহার করে যাচ্ছি এই যে তিনি এখানে যেই সংজ্ঞাটা দিয়েছিলেন সেই সংজ্ঞাটা মজার ব্যাপার হচ্ছে আমরা এখনও সেই সংজ্ঞাটাই ব্যবহার করি এটা হচ্ছে ইংরেজিতে সেই সংজ্ঞাটা এবার আমরা একটা মজার জিনিস দেখি এটা হচ্ছে আমাদের বই আমাদের ক্লাস নাইন টেনের যে পাঠ্য বইটা সেই পাঠ্য বইতে একদম নিচের দিকে লেখা আছে সেটের যে সংজ্ঞাটা দেওয়া আছে সেই সংজ্ঞাটা কীরকম সেটা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে খেয়াল করে দেখুন এটা হচ্ছে সেই যে তিনি সংজ্ঞা দিয়েছিলেন এটা কিন্তু তারই বাংলা ভার্সন বলা যায় আর কি তো এটি হচ্ছে সেট সেট জিনিসটা কি সেটা এবার বলা যাক সেট হচ্ছে যে অনেকগুলো জিনিস মিলিয়ে আরেকটা জিনিস তৈরি করা মনে করুন আমাদের কাছে একটা ঝুড়ি আছে সেই ঝুড়ির মধ্যে অনেকগুলো আম আছে তো আমরা বলতে পারি এই ঝুড়িটা হচ্ছে সেই আমের সেট তো এই ঝুড়ির ব্যাপারটা আমরা এরপরেও আমরা বারবার ব্যবহার করতে পারি এটা মাথার মধ্যে রাখবেন যে সেট হচ্ছে একটা ঝুড়ির মতো আমটা যেরকম এক একটা বস্তু প্রত্যেকটা আম এক একটা বস্তু তেমন করে এই আমগুলো মিলিয়ে যে একটা ঝুড়ি তৈরি হলো সেই ঝুড়িটাও একটা বস্তু এই সেটটাও আরেকটা বস্তু অর্থাৎ আমরা চাইলে অনেকগুলো সেটেরও একটা সেট তৈরি করতে পারি অনেকগুলো ঝুড়ি একটার মধ্যে আরেকটা দেখুন একটা অনেকগুলো ঝুড়ি পাশাপাশি রেখে আরেকটা বড় ঝুড়ির মধ্যে যদি আমরা রাখি সেটা আরেকটা বড় সেট হতে পারে এমন করে সেই ঝুড়িগুলোকে যদি আমরা আরেকটা অনেক করে এরকম ঝুড়ি নিয়ে আরেকটা বড় ঝুড়ি বানাই আরেকটা বড় ঝুড়ি আমরা পাবো অর্থাৎ অনেকগুলো সেট মিলিয়েও আরেকটা সেট তৈরি করা যেতে পারে তো যাই হোক আমরা এখন সেটকে কিভাবে লেখা হয় সেটকে কিভাবে প্রকাশ করা হয় সেটার দিকে একটু তাকাই আমরা অন্য একটা পেজে যাই যেখানে আমি লিখতে পারবো আচ্ছা তো এখানে খেয়াল করি আমরা যে এই যে সেট আমরা সাধারণত সেটকে ইংরেজি একটা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি ধরা যাক এ একটা সেট যার মধ্যে তিনটা উপাদান আছে ওয়ান টু থ্রি তিনটা সংখ্যা আছে কিন্তু সংখ্যাই হতে হবে এমন কোনো কথা নেই আমরা সেট অন্যভাবে লিখতে পারি ধরা যাক বি আর একটা সেট যে সেটের মধ্যে আছে আম জাম কাঁঠাল আমি আগেই বলেছি আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কেন লিখি তার কারণ হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখেছিলেন আমাদের প্রথম যিনি গুরু ছিলেন আর কি সেই জর্জ ক্যান্টর তিনি এভাবে লিখেছিলেন তো জর্জ ক্যান্টর তার জীবন নিয়ে আরেকবার আরেকটু বলি যে ওই সময়টা তিনি আসলে একটা আলোড়ন তৈরি করে ফেলেছিলেন তিনি এই যে সেট থিওরি জন্ম দিলেন কেন জন্ম দিলেন সেট থিওরির দরকার কী ছিল আসলে তিনি একটা জিনিস প্রমাণ করতে চাইছিলেন তিনি ওই সময় কাজ করছিলেন অসীম নিয়ে এবং তিনি একটা দারুণ জিনিস প্রমাণ করেন তিনি প্রমাণ করলেন যে পৃথিবীতে আমরা যেটাকে অসীম বলি অসীম হচ্ছে একটা বিশাল ধারণা এরকম কোনো সংখ্যা অসীম বলে কোনো সংখ্যা নেই অসীম একটা বিরাট ধারণা মানে যদি আমরা বলি যে দশ দশ থেকে বড় একশো একশো থেকে বড় এক কোটি এক কোটি থেকে বড় দশ কোটি দশ কোটি থেকে বড় এক হাজার কোটি যদি তার থেকে বড় তার থেকেও বড় এমন করে করে করে করে শেষ মাথায় কী আছে সেই চিন্তাটা থেকে অসীমের ধারণাটা অসীম হচ্ছে বিরাট বড় একটা ধারণা অসীম কোনো নির্দিষ্ট একটা সংখ্যা না তো তিনি অসীম নিয়ে চিন্তা করছিলেন এবং তিনি একসময় বললেন যে পৃথিবীতে অসীম রকমের অসীম থাকতে পারে এই চিন্তাটা মানে ওই সময় মানুষের মাথা একদম আউলে দিয়েছিল বলা যায় কেউ সে সময় মেনেও নিতে চাননি যে অসীম বাবার অসীম ধরনের কী করে হতে পারে তো সেই চিন্তাগুলোর কি করে তিনি প্রমাণ করলেন সেই প্রমাণটা করতেই তিনি আসলে সেট জন্ম দিয়েছিলেন আমরা এখন অবশ্যই সেটা বলবো না সেটা আমাদের জন্য অনেক ভারী হয়ে যাবে আমরা ছোট মানুষ কেবল নাইন টেনে পড়ি যখন এই এই যে অধ্যায়টা শেষ হবে তখন গিয়ে আমি ছোট্ট করে ওই ধারণাটা আবার বোঝানোর চেষ্টা করব এটা আসলে এমন কিছু না যেটা আমরা বুঝতে পারবো না আমরা বুঝবো তবে তার আগে সেটার বেসিক ধারণাগুলো মূল ধারণাগুলো আমাদের জানা দরকার তাহলে আমরা আবার মূল ধারণায় চলে আসি এই যে আমরা লিখলাম A equal to one two three B equal to আম জাম কাঁঠাল এগুলো নিয়ে একটা সেট এইভাবে লেখাগুলোকে বলে রোস্টার মেথড এবং সেট লেখার আরেকটা পদ্ধতি আছে সেটাকে আমরা বলি সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি সেটাও আমরা এখনই দেখব তাহলে রোস্টার মেথড এটার বাংলা হচ্ছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি মানে সবগুলো কি কি উপাদান আছে সবগুলো আমি তালিকা করে করে লিখে দিলাম সেট বিল্ডার মেথড হচ্ছে আরেকটু বুদ্ধিমান উপায় বুদ্ধিমান উপায় মানে কি আমরা আরেকটা বড় সেট চিন্তা করি ধরা যাক এরকম আছে two four six eight ten twelve fourteen sixteen eighteen twenty এরকম একটা সেট আমাদের কাছে আছে তো এই সেটটাকে কেউ যদি আরেকটু বুদ্ধিমান উপায় লিখতে চায় সে বলবে কি আচ্ছা এখানে আসলে কি কি আছে হুম এখানে আছে শূন্য থেকে বড় সমস্ত জোর সংখ্যা সমস্ত জোর সংখ্যা এখানে আছে এবং সেগুলো বিশ বা তার থেকে ছোট শূন্য থেকে বড় জোর সংখ্যা এবং বিশ বা তার থেকে ছোট এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি এর ভেতরে আছে কিছু উপাদান এটাকে বলে এক্স সাচ দ্যাট এইরকম কিছু এক্স যেখানে এক্স জোড় সংখ্যা এবং এক্সের মানটা আমি এভাবে লিখতে পারি শূন্য থেকে বড় কিন্তু বাইশ থেকে ছোট তাহলে এক্স হচ্ছে আমার এমন ধরনের সমস্ত এক্স আমাদের দরকার যেই এক্সগুলো হচ্ছে সবাই জোর সংখ্যা এবং তারা শূন্য থেকে বড় বাইশ থেকে ছোট তাহলেই হচ্ছে খেয়াল করে দেখুন এই দুটো কিন্তু একই জিনিস প্রকাশ করছে এটা আলাদা কোনো উপাদান এরা প্রকাশ করছে না এরা হচ্ছে জোর সংখ্যা এবং শূন্য থেকে বড় বাইশ থেকে ছোট আমরা চাইলে আরেকটা আরেকটা আমরা লিখতে পারি ধরা যাক আমরা লিখলাম একটা নতুন সেট নাম দেওয়া যাক বি বি সেটটা কীরকম সেট বি হচ্ছে বি এর ভেতরে আছে এক্স বি এর ভেতরে আছে এক্স যেখানে এক্স হল পূর্ণ সংখ্যা এবং বলে দিলাম যে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা এবং x plus two equal to zero এমন সমস্ত পূর্ণ সংখ্যা যারা এই কথাটা মেনে চলে x plus two equal to zero এটা আসলে পূর্ণ সংখ্যা না লিখলেও চলতো এমন সমস্ত এক্স যারা এই এই কথাটা মেনে চলে তো এই কথা কে মেনে চলে কোন কোন সংখ্যাটা এই কথাটা মেনে চলে যে x plus two equal to zero হবে আমরা এখানে সমাধান করলে পেয়ে যাব সমাধানটা হচ্ছে x equal to minus two অর্থাৎ আসলে এই যে বি এত কাহিনী করে আমরা লিখলাম সেটাকে সেটা আসলে মূলত এরকম বি হচ্ছে মাইনাস টু একই জিনিস তাহলে সেট বিল্ডার মেথড হচ্ছে আমরা একটু বুদ্ধিমান উপায়ে লিখব যে এক্স এমন একটা যে এমন একটা উপাদান ওখানে আছে যে উপাদানটার বৈশিষ্ট্য দিয়ে আমরা সেটটাকে প্রকাশ করার চেষ্টা করব এটা হচ্ছে বিল্ডার মেথড তো এখন একটা জিনিস বলি একটা সেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার উপাদানগুলো তো উপাদানগুলো আছে কি নাই এই চিন্তাটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন আমরা খেয়াল করি এখানে এই এই সেটটার দিকে একটু তাকাই ভালো করে এই সেটটার ভিতরে কারা কারা আছে এই সেটের মধ্যে আছে two four six eight ten twelve fourteen sixteen eighteen twenty এরা সবাই আছে আমি যদি বলি যে আচ্ছা টেন কি এই সেটের ভিতরে আছে উত্তর হচ্ছে হ্যাঁ টেন আছে তো এই যে আছে কি নাই সেই জিনিসটাকে প্রকাশ করা হয় এইভাবে আমরা এখান থেকে বলতে পারি টেন এই যে চিহ্নটা মাঝখানে আমরা এখানে লিখলাম এটার মানে হচ্ছে ten is an element of A এই প্রতিটা মানে হচ্ছে ten is an element of A অথবা আমরা এটাকে বলতে পারি টেন বিলংস টু এ বা দশ হচ্ছে এর একটা সদস্য দশ এই সংখ্যাটা এ সেটের একটা উপাদান একটা সদস্য তাহলে আমরা এখানে খেয়াল করে দেখি যে দশ এই সেটের একটা উপাদান আচ্ছা পঁচিশ কি এই সেটের একটা উপাদান না পঁচিশ এই সেটের কোনো উপাদান নয় তাহলে আমরা লিখতে পারি যে পঁচিশ is not an element of A পঁচিশ এই সেটের উপাদান নয় এইভাবে লেখা হয় সেটাকে যে পঁচিশ does not belong to A অথবা পঁচিশ ইজ এই যে twenty five is not an element of A অর্থাৎ এই চিহ্নর মানে হচ্ছে যে এর ভেতরেটা আছে আর এই যে চিহ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে এর ভেতরে পঁচিশ নাই থাকা আর না থাকা এই যে থাকা আর না থাকা এটা সেটের জন্য খুব গুরুত্বপূর্ণ এখন আমরা দেখি যে দুইটা সেটকে আমরা কখন সমান বলতে পারবো সেটা আসলে পুরোপুরি নির্ভর করে থাকা আর না থাকার উপরে দেখি আমি ধরা যাক একটা সেট আছে এ সেই সেটের মাঝখানে আছে টু থ্রি ফাইভ আরেকটা সেট আছে বি সেই সেটের মধ্যে কে কে আছে সেই সেটের মধ্যে আছে five five two two two two three এখন খেয়াল করে দেখুন যে এ সেটের মধ্যে কোন কোন উপাদান আছে দুই কি এ সেটের মধ্যে আছে আছে তিন কি এ সেটের মধ্যে আছে আছে পাঁচ কি এ সেটের মধ্যে আছে আছে এখন আমরা চিন্তা করব বি এর ক্ষেত্রে দুই কি বি সেটের মধ্যে আছে আছে তিন কি বি সেটের মধ্যে আছে আছে পাঁচ কি বি সেটের মধ্যে আছে আছে এখন আমরা খেয়াল করে দেখি যে এর মধ্যে যে উপাদানগুলো আছে যেই ইউনিক অনন্য উপাদানগুলো আছে বি এর মধ্যে কিন্তু অনন্য উপাদান একই মানে ওই দুই তিন আর পাঁচই আছে একটু ঘুরায় ফিরে লেখা মানে পাঁচকে আমরা লিখেছি যে দুইটা পাঁচ এখানে লিখেছি আমরা আমরা বিয়ের মধ্যে খেয়াল করছি যে এখানে আমরা দেখছি যে পাঁচ দুইবার লিখেছি আসলে এটা কোনো ব্যাপার না সেটের ক্ষেত্রে কোন কোন উপাদান আছে এইটা যদি দুই পাশে একই থাকে তাহলেই আমরা বলতে পারি এই দুইটা সেট সমান অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু বি একটু পরে আমরা সমান হওয়ার একটা শর্ত লিখব যখন একজন আরেকজনের উপসেট হয় এটা এটা আমরা একটু পরে প্রমাণ করব বাট আমরা আগে এমনি বুঝি আগে এমনি থেকেই বুঝি যে কোন কোন উপাদান এর ভেতরে আছে সেটা আমরা দেখব কোন কোন উপাদান বিয়ের ভিতরে আছে সেটা আমরা দেখব এই দুটো যদি সমান হয় তাহলে এরা দুজন সমান দুইবার আছে কি তিনবার আছে আগে আছে কি পরে আছে এটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ না তাহলে আমরা আরেকটা কথা উদাহরণ দেই এ ধরা যাক এমন একটা সেট ওয়ান টু আর বি একটা সেট টু থ্রি এ দুটো কি পরস্পর সমান উত্তর হচ্ছে না এরা সমান না কারণ এর ভিতরে এক দুই আছে তিন নাই কিন্তু বিয়ের মধ্যে তিন আছে আবার এক বিয়ের ভিতরে নাই তাহলে এই দুটো সমান নয় কিন্তু যদি এরকম হতো এর মধ্যে আছে ওয়ান ওয়ান ওয়ান ওয়ান এবং ওয়ান আর বিয়ের মধ্যে আছে ওয়ান এবং ওয়ান আসল ঘটনাটা কি উপাদান মূলত একটাই সেটা হচ্ছে ওয়ান আমি দুইবার লিখি আর পাঁচবার লিখি এটা কোনো ব্যাপার না তাহলে এখন আমি যদি বলি যে এর উপাদান সংখ্যা কত এই জিনিসটাও একটু শিখে ফেলি এটাকে লেখা হয় এন অফ এ দিয়ে number of element in A এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যদি এটার দিকে তাকাই তাহলে উপাদান আসলে এখানে একটা এটা হচ্ছে ওয়ান তাহলে এখানে উপাদানের সংখ্যা হচ্ছে ওয়ান যদি বি এর মধ্যে আমরা তাকাই এখানে খেয়াল করি বি এর উপাদান সংখ্যা কত এখানে উত্তর হচ্ছে এখানে উপাদান সংখ্যা হলো তিন টু থ্রি আর ফাইভ এই তিনটা হচ্ছে অনন্য উপাদান মানে ইউনিক কে কে আছে মানে মূলত আমি পাঁচবার বলার দরকার নাই ব্যাপারটাকে এভাবে আমি চিন্তা করি ধরা যাক ধরা যাক সাকিব মুশফিক আর লিটন এরা তিনজন আছে তো এরা এরা একটা জায়গায় ক্রিকেট খেলছে তো এখন খেলার পরে ধরা যাক অনেকগুলো ম্যাচ হয়েছে পাঁচটা ম্যাচ হয়েছে পাঁচটা ম্যাচ হওয়ার পরে কে কে ম্যান অফ দ্য ম্যাচ হলো তাদের সেটটা হচ্ছে বি তো আমি এভাবে লিখলাম S S M L L M ধরা যাক সাতটা ম্যাচ হয়েছে তো সেই সাতটা ম্যাচের মধ্যে প্রথমবার Shakib man of the match হয়েছে তারপর একটা Shakib man of the match তারপরে মুশফিক তারপর লিটন লিটন মুশফিক সাকিব এমন করে এই এই সাতটা খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এখন তোমাকে বলা হয়েছে যে আচ্ছা ওরা পুরস্কার নিতে আসবে সবাই একসাথে এই সবগুলো পুরস্কার ধরা যাক আমরা দিনের দিন না দিয়ে একসাথে সবগুলো পুরস্কার দিচ্ছি তো এসে বললো যে ওদের জন্য একটু চেয়ারের ব্যবস্থা করো তো এখন তুমি কয়টা চেয়ার নিয়ে আসবে তুমি কি সাত দিনের জন্য সাতটা চেয়ার নিয়ে আসবে তুমি চেয়ার কয়টা নিয়ে আসবে বলো তো এখানে মানুষ তো মূলত তিনজন তাই না তোমার সাতটা চেয়ার এক মুশফিক তো দুই জায়গায় চেয়ার দিয়ে বসতে পারবে না তাই না তাহলে আমাদের আসলে এখানে চেয়ার আনতে হবে কয়টা তিনটা তিনটা চেয়ার আনতে হবে এটাই হচ্ছে এখানে ইউনিক উপাদান কতগুলো সেটা মোটামুটি বোঝার একটা উপায় যে আমরা এখানে আমি যদি চেয়ারের সংখ্যা চিন্তা করি সেটাই হচ্ছে এখানে অনন্য উপাদানের সংখ্যা সেটা কয়টা হবে এখানে তিনটা কারণ এখানে মানুষ আসলে তিনজন তাই না মানে সাকিব মুশফিকা লিটন এরা তিনজনই আছে না হ্যাঁ, বাইরের আর কেউ তো এখানে নেই আচ্ছা এইবার এখন আমরা সেটের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট একটা গুরুত্বপূর্ণ ধারণা শিখব সেটাকে বলে উপসেট